তাহলে রেকর্ডার অন করে দিলাম আজকে আমরা ক্লাস করব ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস বলতে এতদিন আমরা ক্লাস করছি কি আমরা ফেসবুকের ক্লাস করছি ফেসবুকের আপনার প্রোফাইল সেট করা পেজ ক্রিয়েট করা পেজ প্রমোশন করা রাইট এখন আমাদের ক্লাস করার কথা ছিল বিজনেস ম্যানেজারে ক্লাস করার কথা ছিল কিন্তু বিজনেস ম্যানেজারের ক্লাস আমরা একটু পরে করব কারণ একটু আপডেট চলতেছে এই জন্য আপনার সপ্তাহ দশ দিন অথবা পনেরো দিন ওয়েট করতে হইব আজকে আমরা করব ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস ফেসবুক মার্কেটিং বলতে বা আরেকটা বিষয় বলা যায় যে ফেসবুক ম্যানেজারিং ক্লাস ফেসবুক ম্যানেজারের ক্লাস এখন দেখেন আমরা যদি ফাইবারে যাই তাইলে ফাইবারে দেখবেন কি আছে ফেসবুক মার্কেটিং আছে দেখবেন ফাইবার আমরা যাই ফাইবারে দেখবেন আমরা এই জায়গার মধ্যে আছে ফেসবুক মার্কেটিং অনেক অপশন আছে ফেসবুক মার্কেটিং এখন এই যে ফেসবুক মার্কেটিং আছে না ফেসবুক মার্কেটিংয়ের আমরা দেখি ফাইবারের কি পরিমাণ ডিমান্ড আছে ফেসবুক মার্কেটিংয়ের সাধারণত ফেসবুক মার্কেটিংয়ের খুব বেশি গিগ আছে social media marketing Facebook marketing এগুলার গিগ খুব বেশি আছে কারণ আমরা স্বাভাবিকভাবে ফেসবুক ইউজ করার কারণে ফেসবুকটা আমরা খুব তাড়াতাড়ি আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসি ঠিক আছে আর কোনো মতে একটা দুইটা ক্লাস কইরাই অনেক আছে কোনো মতে একটা দুইটা ক্লাস কইরাই ফেস আপনার ফাইবারের ওপেন ক্লাস ওপেন করে দেয় অনেক অনেক মডারেটর আছে যারা ওই শুধু ফেসবুকের কাজটাই জানে এবং তারা ফেসবুকের কাজ দেখায় দেখাইয়াই মানুষদের ওই ফেসবুকে একটা গিগ ওপেন করিয়ে দেয় এই জন্য ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ খুব বেশি কম্পিটিশন খুব বেশি হ্যাঁ এগুলাতে আবার কাজের পরিমাণও বেশি কাজের পরিমাণ কীরকম বেশি যে দেখেন আপনার এখানে গিগের প্রত্যেকটা gig level one two seller এরকম আছে হ্যাঁ আচ্ছা এখন প্রশ্নটা হইলই যে এত হ্যাঁ বলেন আচ্ছা, দেখেন এই যে এত বেশি আপনার মানুষের গিগ আছে এত বেশি মানুষ কাজ করতেছে এক্স্যাক্টলি ওরা কি কাজ করে আই উইল সেট আপ না এটা advertising advertising marketing I manage your Facebook ads Facebook and Instagram marketing ads campaign দেখতে পাচ্ছেন এই যে আসলে ওরা কাজ করে কি ফেসবুকের কাজ কি ফেসবুকের কাজ হচ্ছে ওনার একটা অর্ডার হয়েছে দুইটা অর্ডার কিউ আছে হ্যাঁ উনি সম্ভবত বাইরের দেশের মানুষ আচ্ছা উনার দেখেন বেসিকে কি ক্যাম্পেইন সেট আপ তারপরে এগুলা দিছে উনি উনি কোন দেশের মানুষ ইউনাইটেড কিংডমের মানুষ ইউনাইটেড কিংডমের মানুষ এই জন্য উনারে পাঁচটি রাখছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যে উনি দিচ্ছেন I will manage your Facebook and Instagram marketing campaign এই কথাটার মানে কি তো ওই মার্কেটিংটা কিভাবে করতে হয় কিভাবে মানুষ মার্কেটিং করে মার্কেটিংটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কি একজন মানুষের মনে করেন একটা বিজনেস ম্যানেজার পেজ আছে অথবা মনে করেন একজন মানুষের বিজনেস আছে ওই মানুষের বিজনেসটাকে আপনি কি করতে হবে মার্কেটিং করতে হবে ওর প্রোডাক্টের পোস্ট করতে হবে ওর ম্যানেজার করতে হবে উনি আপনাকে ম্যানেজ করলো যে আপনি এক মাসের জন্য আপনাকে নিয়োগ দিল যে আপনি এক মাস আমার পেজকে ম্যানেজ করবেন পেজে পুশ দিবেন আমার সেলকে ইনক্রিজ করে দিবেন কথা ঠিক আছে মানে আপনি কিভাবে করবেন এই কাজ করার জন্য সর্বপ্রথম ওয়ে হচ্ছে আপনি পোস্ট করা বিভিন্ন গ্রুপে পোস্ট করা আমি গ্রুপে পোস্ট আপনাদের দেখাইছি দুই নাম্বার হচ্ছে তার পেজের মধ্যে পোস্ট করা এবং তার পেজকে পেজের রিচ বাড়িয়ে দেওয়া তার পেজের অবস্থান বাড়িয়ে দেওয়া তাকে তার সেল বাড়িয়ে দেয়া এখন আমি যেভাবে বা আমরা স্বাভাবিকভাবে যে একটা পোস্ট করি না একটা পোস্ট লেখলাম কিভাবে পোস্ট করি আমরা মনে করো সামথিং ফেসবুক পেজেই একটা পোস্ট করি এক্সাম্পল স্বরূপ মনে করেন এই যে মনে করেন ফেসবুক পেজ ফেসবুক পেজে আসলাম ফেসবুক পেজে আসার পরে কি করলাম ওরে পোস্ট করবো কারেন্ট নাই নেটের পরিস্থিতি আচ্ছা আমরা একটা পোস্ট করব স্বাভাবিকভাবে আমরা একদম ইজিলি পোস্ট করতে পারি হ্যাঁ পোস্ট করা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না এই যে গেলাম এই যে দেখেন এখানে গেলাম গিয়ে বিরক্তিকর অবস্থায় আছে সরাসরি কানেক্টিং দিয়ে দিলে হ্যাঁ করলাম আমরা একটা মনে করেন একটা ইমেজ আমরা নিয়ে আসলাম এই ইমেজটা আমরা নিয়ে আসলাম এখন এই ইমেজটার উপরে আমরা এখানে কিছু লেখলাম তারপরে এখানে কিছু লেখলাম হাবিজাবি ইত্যাদি আই এম এ প্রফেশনাল কি বলা হয় ডিজিটাল মার্কেটার ইত্যাদি ইত্যাদি এইসব লেখলাম আচ্ছা, আচ্ছা বাদ দেন এইটা এইটা না দিয়ে আমি মনে করেন আমার ইউটিউব চ্যানেলের একটা পোস্ট আমি এখানে রেডি করে দিয়ে দিই তাইলে সবচেয়ে ভালো হয় এই যে আমরা স্বাভাবিকভাবে যে পোস্ট করি এই পোস্টটা সবাই করতে পারে যে কেউ পোস্টটা করতে পারে এখন যে কেউ যদি পোস্ট যেটা করতে পারে আমিও যদি স্বাভাবিক একজন মানুষের মতো পোস্ট করি আচ্ছা আমার একটা বিষয় আপনারা সবাই বলেন তো আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যেভাবে পোস্ট করতে পারে আমিও যদি সেম ওয়েতে পোস্ট করি তাইলে আমি কাজ শিখিয়া কি লাভ করলাম আপনারা আমার সবাই বলেন একটা কথা আমি কাজ শিখে কোনো লাভ করতে পারলাম আমি কাজ শিক্ষা তার চাইতে অন্যের চাইতে অ্যাডভান্স কি করলাম আরেকজনের সাথে তাকে আমি কি লাভ করলাম তাইলে আমি আরেকজনের সাথে লাভ করতে হইলে বা আমার তার সাথে আমার পার্থক্যটা হইতে হইলে অবশ্যই সে যেভাবে পোস্ট করে অবশ্যই যেন আমার পোস্টটা তার মতো না হয় রাইট কথাটা ওই রকম না তার সে যেভাবে ওই যে আমি যেভাবে পোস্ট করতেছি ওইভাবে যেন পোস্ট না হয় এই যে আমি পোস্ট করলাম সেও ইচ্ছা করলে মানে অন যে কেউ এইভাবে পোস্ট করতে পারে যে কেউ ওইভাবে পোস্ট করতে পারে এখন আমি এইভাবে পোস্ট করলে আর সে যদি এইভাবে পোস্ট করে তাইলে তো আর আমার মধ্যে শিকার মধ্যে আর তার মধ্যে তো কোনো পার্থক্য নয় সে না শিখে যেভাবে যেরকম আমি শিখেও হচ্ছে তাহলে তার সাথে আমার পার্থক্য কী তার সাথে আমার পার্থক্য হচ্ছে আমি এমন একটা ওয়েতে কাজ করব এমন একটা ওয়েতে আমি পোস্ট করব সে যেটা জানে না ঠিক আছে সে যেটা জানে না ওই ওয়েতে আমি পোস্ট করব। এখন ওই ওয়েতে আমি কি পোস্ট করব। হ্যাঁ ওই ওয়েতে পোস্ট করব কি আমার কয়েকটা পোস্টের মাধ্যম আছে আমার সেই ওয়েতে পোস্ট করার মাধ্যম হচ্ছে সেটাকে বলা হয় creator studio creator studio okay আমি ক্রিয়েটর স্টুডিও দিয়ে পোস্ট করলে তার সাথে আমার পোস্ট করার পার্থক্য দেখা দিবে এখন ক্রিয়েটর স্টুডিও দিয়ে পোস্ট করার মাধ্যমে পার্থক্যটা কি আচ্ছা ক্রিয়েটর স্টুডিও পোস্ট করার মধ্যে পার্থক্য কি আগে আমরা ক্রিয়েটর স্টুডিও ঢুকি আগে ক্রিয়েটর স্টুডিওতে আমরা ঢুকি তারপরে আমরা ক্রিয়েটর স্টুডিও আর এভাবে স্বাভাবিকভাবে আমি যে পোস্ট করছি এই স্বাভাবিকভাবে পোস্ট করার মধ্যে পার্থক্য কি সেই পার্থক্যটা অবশ্যই আমরা অনুভব করতে পারবো ওকে আচ্ছা ক্রিয়েটর স্টুডিওতে পোস্ট করলে ক্রিয়েটর স্টুডিওটা হচ্ছে ফেসবুক আমাকে একটা ওয়ে দান করছে একটা ওয়ে সিস্টেম দিছে যে সিস্টেমটা হচ্ছে আমি একটু অ্যাডভান্স লেভেলে পুস্ট করতে পারি যদি আমি অ্যাডভান্স লেভেলে পুস্ট করি তাহলে আমার ফেসবুকের পোস্টের এঙ্গেজের পরিমাণ একটু বাড়বে রিচ একটু হবে বেশি হবে আচ্ছা এখন এঙ্গেজ কি রিচ কি আচ্ছা রিচ হচ্ছে মানুষের চুকের সামনে পৌঁছা এঙ্গেজ মানে হচ্ছে আমার পুসটা মানুষ পড়া ঠিক আছে ওকে এখন আমি কি করব এটা হচ্ছে আমার ক্রিয়েটর স্টুডিও এই টুটার ইন্টারফেসটা হচ্ছে আমার ক্রিয়েটর স্টুডিও আমি এই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে এখন আমরা কি করব পোস্ট করব ওকে এখন আমরা এই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে পোস্ট করব এখন প্রশ্ন হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে পুশ করা আর আমাদের এই নর্মালভাবে পোস্ট করার মধ্যে পার্থক্য কী এক নাম্বার পার্থক্য হচ্ছে আমরা ক্রিয়েটর স্টুডিও দিয়ে পোস্ট করলে আমাদের পোস্টটা একটু অ্যাডভান্স লেভেলের পোস্ট হবে দুই নাম্বার পার্থক্য হচ্ছে আমাদের ক্রিয়েটর স্টুডিও নর্মালে পোস্ট করলে যে পোস্টটা মানুষ যদি একশো জন মানুষের কাছে যদি এটা এঙ্গেজ করে বা পৌঁছে আর যদি ক্রিয়েটর স্টুডিও দিয়ে আমি পোস্ট করি সেই পোস্টটা আমি পাঁচশো জন মানুষের কাছে পৌঁছে দিতে পারবো তিন নাম্বার হচ্ছে ক্রিয়েটর স্টুডিও দিয়ে যদি পোস্ট করি আমি সেই পোস্টের মধ্যে আমি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো সেই হ্যাশট্যাগুলা আমার মা সঠিক ওয়েতে হ্যাশট্যাগ হবে এবং সেগুলা মানুষের কাছে পৌঁছাইবে চার নাম্বার হচ্ছে যদি আমি ক্রিয়েটর স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওর মধ্যে আমি টাইটেল দিতে পারবো আমার পোস্টের আলাদা টাইটেল দিতে পারবো তারপরে হচ্ছে আমাকে অ্যাডভান্স লেভেলের একটু আরও কিছু সিস্টেম আমাকে দিয়ে দিবে যেটা আমরা সাধারণত এমনি নর্মাল পোস্টে পাব না ঠিক আছে ক্রিয়েটর স্টুডিওতে পোস্ট করার জন্য খুব একটা সমস্যা হয় না সর্বপ্রথম আপনার একটা পেজ লাগবে একটা পেজ লাগবে যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে এই যে দেখেন আপনার আমার এখানে চারটা পেজ আছে চারটা পেজই এই যে শো করতেছে তো আপনাদের যদি এইভাবে একাধিক পেজ থাকে একাধিক পেজ শো করবে আর যদি একাধিক পেজ না থাকে একটা পেজ থাকে তাহলে একটা পেজই শো করবে এতে আপনার কোনো সমস্যা নাই যদি একাধিক পেজ থাকে তাহলে এইবারে ক্লিক করবেন ক্লিক করে অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলার ঠিকমার উঠিয়ে দিবেন এবং যে পেজে পোস্ট করবেন সেই পেজটা এখানে নিয়ে আসবেন এখন একটা বিষয়ে প্রশ্ন আমি বলে রাখি আপনাদের যে আপনি যখন কোনো ম্যানে কোনো বায়ারের কাজ করবেন তখন বায়ারের কাছ থেকে বিজনেস তার পেজের যে পেজে সে কাজ করাতে চাচ্ছে সেই পেজের প্রথমে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসবেন সেই অ্যাপ্রুভাল দিয়ে আপনি তার কাজ করবেন ঠিক আছে এখন অ্যাপ্রুভাল নেওয়ার পরে যখন আপনি ক্রিয়েটর স্টুডিও দিয়ে আসবেন তখন এইভাবে আমার এখন যেভাবে চারটা দেখাইছে ওইভাবে আপনার কাছেও সেটা দেখাইবে আপনি বায়ারের কাজ করলে শুধু বায়ারের পেজে শুধুমাত্র এইভাবে টিকমার্ক দিবেন বাকিগুলো টিকমার্ক উঠিয়ে দিবেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনাদের ব্যক্তিগত পেজ অনেকের পেজ নষ্ট হয়ে যায় রিচ কমে যায় রিচ হঠাৎ কীরকম অবস্থা হয়ে যায় এর মধ্যে কারণ হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে আমরা মনে করেন আজ থেকে পনেরো দিন আগে একটা পুশ দিলাম আর আজকে হঠাৎ এসে আমরা একসাথে তিনটা পুশ দিয়ে দিলাম এটা কিন্তু করা যাবে না ফেসবুকের কিছু টার্ম অফ কন্ডিশন আছে আপনি হঠাৎ অ্যাক্টিভিটিস যদি অতিরিক্ত হারে বাড়িয়ে ফেলেন তাহলে ফেসবুক মনে করবে এই পোস্ট এই ওয়েতে একটু বায়োলেশন করতেছেন কোনো একটা অন্য কোনো থার্ড পার্টি কিছু করতেছে কি না এই জন্য তারা একটু এটারে আপনার ভেরিফাইয়ের মধ্যে দিয়ে দিতে পারে বা অন্য কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে দিতে পারে কথা বুঝতে পারছেন এজন্য আমরা প্রতিদিন চেষ্টা করব একটা বা দুইটা পোস্ট দেওয়ার জন্য যে কোনো একটা পোস্টই হোক আমার প্রয়োজনীয় হোক হ্যাঁ আমাদের পেজটা অবশ্যই প্রফেশনাল সাইট এবং এখানে আমরা পোস্টগুলো অবশ্যই চেষ্টা করব প্রফেশনাল পোস্ট দেওয়ার জন্য প্রতিদিন যদি আমরা পোস্ট দেই কন্টিনিউয়াসলি যদি আমরা পোস্ট দেই সেই পোস্টগুলার সবসময় কি করতে থাকবে আপনার লাইক ফলোয়ার এগুলা বাড়তে থাকবে এই যে দেখেন এখানে তিনশো কতজন তিনশো উনপঞ্চাশ জন লাইক আছে একশো তিয়াত্তরটা ফলোয়ার আছে একটাও আমি ইনভাইট করে আনিনি একটা কাউকে ইনভাইটও দেইনি এবং এগুলা সবগুলাই আসছে আমার এই পোস্টগুলোর মাধ্যমে মধ্যখানে আমি কিছুদিন আমার পেজে পুশ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এর কারণে আর বাড়েনি ঠিক আছে আমি একটা ইনভাইটও দিই না ইদানিং চিন্তা করছি হয়তো বা একটা দুইটা ইনভাইট দিব দিয়ে একটু বাড়ানোর চেষ্টা করবো বাট আমি এইভাবে ইনভাইট দিয়ে আমি কখনোই লাইক বা ফলোয়ার বাড়াইনি কথা বুঝতে পারছেন তা আপনিও চেষ্টা করবেন যদি কন্টিনিউয়াসলি পোস্ট করেন তাহলে আপনার পেজের অটোমেটিকলি লাইক বাড়তে থাকবে অটোমেটিকলি ফলোয়ার বাড়তে থাকবে কারণ এগুলা হচ্ছে যত অ্যাক্টিভিটিস থাকবে তত বেশি মানুষের কাছে আপনার পোস্ট পৌঁছাবে আপনার পেজের রিচ পৌঁছাবে এগুলা হচ্ছে স্বাভাবিকভাবে ফেসবুক করে দেয় অ্যাক্টিভিটিজের উপরে এজন্য চেষ্টা করব মিনিমাম আমরা প্রতিদিন কমপক্ষে একটা করে পোস্ট করা আমাদের পেজের অ্যাক্টিভিটিস বাড়ানো এবং পেজে আমরা চেষ্টা করব লোকেশন সেট করে দেওয়া দেখবেন আমি এইটার মধ্যে লোকেশন সেট করে দিব কিন্তু সাধারণ পোস্টে আপনি লোকেশন সেট করতে পারবেন না ঠিক আছে ওকে তাহলে আসা হ্যাঁ বলেন স্যার এই যে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল সিস্টেমটা কিভাবে আনবো আপনি পেজে যাইবেন পেজে আমি পেজ সেটআপের মধ্যে দেখাই দিয়েছিলাম আপনি পেজে যাবেন পেজে যাওয়ার পরে এডিট মানে পেজ ইনফো একটা শব্দ আছে দেখেন অ্যাবাউট ইনফো মোরে সেটিংস নাই ওখানে দেখেন একটা শব্দ আছে page info settings and privacy settings देखिए सेटिंग्स से पाई कि ना section init by frame ওখানে একটা পেজ শব্দ আছে এটা নতুন করে আপডেট ওই জায়গার মধ্যে সবসময় এখন পাইতেছে না আপডেট করছে যেটা আচ্ছা, দেখাইতেছে দাঁড়া to your side uh, page overview contact sir এটা অন্য সময় দেখা আসবো দাঁড়ান দাঁড়ান see on profile settings and privacy settings আসার পরে আমার কোথায় তো এখন তো ফাইন আগে লাগলো এখানে পেজ ইনফো নামে একটা শব্দ আছে পেজ ইনফোতে আসলে ওইটা পাওয়া যায় এটা কোনো সমস্যা হয় না বুঝছেন পেজ ইনফো একটা শব্দ আছে পেজ ইনফোতে গেলেই আর কোনো সমস্যা না এখন পেজ ইনফোটা ওই জায়গার মধ্যে যাই সবসময় ওই জায়গাতেই পাওয়া যাইতো এখন থেকে কই নিল হয় না এখানে সেটিং চেঞ্জ করছে নতুন বলে আমি আর ইদানিং ঢুকছিও না এটা কেন হচ্ছে না ঠিক আছে দেখাচ্ছি এখন আগে ক্রিয়েটর স্টুডিওতে আমরা দেখাই তারপরে আমি দেখাচ্ছি দাঁড়ান ক্লাস শেষে দেখাই মানে অন্যভাবে আমরা আচ্ছা এখন ক্রিয়েটর স্টুডিওতে পোস্ট করার জন্য দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে আমাদের এই যে দেখেন ক্রিয়েট নিউ পোস্ট এখন পর্যন্ত কারেন্ট এই যে create new post create new পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাব আবার পোস্ট সামথিং এই জায়গাতে ক্লিক করলেও পোস্ট হয়ে যাব যে কোনো এক জায়গায় পোস্ট করলে এই পোস্টটা আমরা পেয়ে যাব আচ্ছা ঠিক আছে এখন আমরা মনে করেন এই জায়গার মধ্যেই ক্লিক করে একটা পোস্ট রেডি করি একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটা ওয়াইড করতে হইব কারেন্ট নাই তো দেখবেন কত মনে হইতাছে বিদ্যুতের উপরে মামলা করি এমন একটা মানে কষ্টের মধ্যে আছে হইয়ালাম নাই আমরা এই ইন্টারফেসটা বুঝি এই ইন্টারফেসের মধ্যে আমাদের দেখাচ্ছে এই যে দেখেন আমাদের পেজ আছে ক্রিয়েট পোস্ট আছে এখানে লেখা আছে কি a new a new post compose is coming soon তারপরে what is in your mind কী হচ্ছে video check in tag products multiple video হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে আছে অ্যাডভার্টাইজ ইউর বিজনেস ওকে এখানে যাই থাক সবগুলোই হচ্ছে আমাদের আমরা ভিডিও দিলে ভিডিও হচ্ছে কিন মানে ভিডিওটা আমরা আপলোড করব শেয়ার ফটো ফটোটা আমরা এখান থেকে আপলোড করব তারপরে চেক ইন এগুলো তো লোকেশন দেয়াক তারপরে ট্র্যাক কাউকে ট্র্যাক করা তারপরে অ্যাডভার্টাইজিং ইয়ার বিজনেস আচ্ছা আমরা মনে করেন একটা ছবি নিয়ে আসি কোন ছবিটা দিব কোন ছবিটা দিব মনে করে ফেসবুক মার্কেটিং আচ্ছা এখন সামথিং অ্যাবাউট এখানে আমরা কিছু লেখি আচ্ছা এই পোস্টটা আমি দিতে চাচ্ছি না এটা বাদ ভাই ঠিক আছে আপনারটা ঠিক আছে এখন ওদিকে খাস করি এরপরে খুঁজে বার করতেছি দুই দিন না তিন দিন আগে একটা পোস্ট রেডি করেছিলাম আচ্ছা মনিটাইজার ইউটিউব চ্যানেল ওটা দিয়ে দিই মনে করেন এই পুস্টটা আচ্ছা দেখেন এখন যদি আমি চেষ্টা করি এনাদার পুস্ট যদি দিতে চাই তাহলে আমি এনাদার পুস্ট একটা পুস্ট রেডি করছি না আগে এটা আমি স্ট্রিক করেছি আগে যে পুস্ট আনছিলাম ওইটাই সবচেয়ে ভালো আচ্ছা দেখুন এখানে এখানে একটা পোস্ট দিছি ইচ্ছা করলে আরও যদি আমি চেষ্টা করি তাহলে এই জায়গার মধ্যে থেকে আমি আরও নিয়ে আসব আচ্ছা এখন দেখ একটা কাজ করতে পারি আমরা ওখান থেকে ইচ্ছা করলে আপনি ফেসবুকে সরি ফেসবুকে কেন আমরা ক্যানভাতে যাইতে পারি ক্যানভা ক্যানভাতে গেলাম ক্যানভাতে যাওয়ার পরে আমরা ক্যানভা থেকে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি ফেসবুকের পোস্ট ঠিক আছে ক্রিয়েট ডিজাইন দিয়ে এখান থেকে একটা ফেসবুকের পোস্ট ক্রিয়েট করতে পারি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম সত্যিকার অর্থে আমি বিরক্ত হয়ে গেছি মারাত্মক বিরক্ত নেটওয়ার্ক নিয়া মারাত্মক বিরক্ত কারেন্ট নাই নেটওয়ার্ক নেই এক্সাম্পল স্বরূপ এই পোস্টটা এই পোস্টটা একটু ডাউনলোড হোক এই পোস্টটাই আমি দিব এটাই ডাউনলোড দিয়ে দেয় এইটাই সবচেয়ে সুবিধা হইব আমার লাগিয়া এই পোস্টটা আমি রেডি করলাম এটা হচ্ছে ফেসবুকের মাপের পোস্ট আপনি ওই জায়গা থেকে যদি ফেসবুকের পোস্ট দিতে চান তাহলে ফেসবুক মাপ দিবেন ফেসবুক মাপ দিলে ওই যে ওই ওই জায়গা থেকে ওখান থেকে এই যে দেখেন ফেসবুকের পোস্ট এই যে ফেসবুক কভার পেজ আছে ফেসবুক পোস্ট আছে ফেসবুক পোস্টে ক্লিক করবেন এখান থেকে নতুন এই যে ফেসবুক পোস্টের একদম মাপ দিয়া কতটুকু ফেসবুকের জন্য পোস্টের মাপ লাগে এই মাপটা এই জায়গা থেকে ওখানে দিয়ে দিব আপনার আর মাপ নিতে হবে না এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে এইভাবে টেমপ্লেট নিয়ে আপনি একটা পোস্ট রেডি করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে ওকে আমি একটা পোস্ট নামাইলাম এই পোস্টটাই আমি দেই তাইলে সুবিধা হইব অন ওখান থেকে আনি এই যে আচ্ছা আমি লিখতাম কিচ্ছু দেখতেছি না ল্যাপটপের কিবোর্ডও দেখতেছি না কারেন্ট নাই এখন এখন মনে করেন আমি কি লিখবো আমার একটা পোস্ট রেডি করা আছে ওই জায়গাতে কিয়া করছিলাম বাক্কা আগে আচ্ছা, যাই হোক আমাদের কি আছে দি মনে করেন এইগুলাই আমি একটা মানে একটা পোস্ট রেডি করছি ওগুলাই লেখা আমার আমি ওই লেখাগুলা দিতাম আমি দিলাম পেজ দিয়ে দিলাম তারপরে মনে করেন আমি কিছু হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিলাম ফেসবুক মার্কেটিং ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দিলাম এন্টার দিলাম তারপরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং ঠিক আছে তারপরে দিলাম হ্যাশট্যাগ দিলাম ফ্রিল্যান্সিং তারপরে হ্যাশট্যাগ দিলাম ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ওকে দিলাম তারপরে আসেন আরো নিচের দিকে যাই আমরা এখন ওখান থেকে দেই বাংলাদেশ আমাদের বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে দিলাম বাংলাদেশ ঠিক আছে এখন এই এই পুস্টটা আমার সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইবে ট্রেক ওখান থেকে আমরা কিছু ট্রেক ইউজ করবো যে ট্রেকগুলো হচ্ছে কি ট্রেকগুলা যদি আমরা ইচ্ছা করি যে ওখান থেকে আমরা কিছু তৈরি করার জন্য তাইলে পারবো না হয় আমরা নিজেরাই লিখব ওকে এটা সেভ দিয়ে দিলাম তারপরে দেখেন আমরা পাবলিশ দিয়ে দিলে এখানে পাবলিক আছে পাবলিক দিয়ে দিবেন যদি পাবলিক না থাকে তাহলে এই জায়গাটা পাবলিক করে দিবেন পাবলিক করে দিলে পাবলিক হয়ে যাব তারপরে পাবলিশ দিয়ে দিবেন একটা পোস্ট পাবলিশ হয়ে যাব এখন দেখেন এইভাবে যদি আপনি একটা পোস্ট দেন তাহলে ওই পোস্টটা আপনার ভিডিওতেও দিতে পারবেন আপনি আমি যেভাবে দিছি ওইভাবে আপনি ভিডিও আপলোড দিতে চাইলে এইভাবে ভিডিও আপলোড দিবেন এই যে আপলোড ভিডিও আপলোড ভিডিওতে দিবেন আপলোড ভিডিওতে দিলে আপনার পুষ টোটো এইভাবেই দিতে হবে এই আমি এখন যেভাবে দিছি ওইভাবে পুষ দিতে হবে এখন দেখেন আমাদের পেজের মধ্যে যাই আমরা দিই কি আছে পেজে পুষটা কি হয়েছে কি না দেখি এই যে দেখেন আমাদের পুষটা এখন হয়েছে এখন আমরা কি কি করতে পারছি এখান থেকে দেখি এই যে দেখেন আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারছি তারপরে হচ্ছে আমরা আমাদের এটা লিখতে পারছি লোকেশন সেট করতে পারছি এই যে দেখেন ইজ ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের মধ্যে থাকবে বাংলাদেশের বাইরে যাইতো না এখন আমরা মনে করেন ইউটিউব মার্কেটিং দিয়ে একটা পোস্ট করলাম আমি ইউটিউব মনিটাইজেশন দিয়ে একটা পোস্ট করলাম এই পোস্টটা এখন লোকেশন আমি ইউএসএ দিতে পারবো আমি ইউএসএর মানুষের কাছে এই পোস্টটা পৌঁছাইতে পারবো আমি এখানে কিছু লিখতে পারবো ঠিক আছে এগুলা আমরা করতে পারবো আচ্ছা এখনো আসেন এখানে আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি আমি জাস্ট এখন একটা পোস্ট দিলাম পোস্টটা কিভাবে দিলাম এইগুলো আমি দেখলাম এখন যদি আমি কোনো ভিডিও পোস্ট করতে হয় তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করব তারপরে ভিডিওতে মাল্টিপুল যদি অর্থাৎ আমাদের কোনো ভিডিও যদি এইভাবে থাকে তাহলে এখানে ক্লিক করব এখান থেকে যে আপলোড আছে আপলোড থেকে কম্পিউটার থেকে আপলোড করে দিব আর যদি কোনো ভিডিও এইভাবে মেক করতে হয় তাহলে আমরা মেক করতে পারবো তারপরে গো টু লাইভ এখান থেকে আমরা কোনো লাইভ করতে চাইলে অর্থাৎ পেজে যদি লাইভ করতে চাই তাহলে আমরা এই লাইভটা করতে পারবো এবং এই লাইভটা আমাদের জন্য আমাদের খুবই উপকারী হবে তো আরো বিষয় হচ্ছে কি দেখেন এখন আসেন ইনসাইট ইনসাইট এখন আমরা এই টুলসগুলো একটু শিখি এই টুলসগুলোতে কি আছে এগুলো একটু আমরা দেখি আচ্ছা এখানে কি কি আছে ইনসাইট আছে প্রি পাবলিশড আছে পাবলিশড আছে ফাইল ম্যানেজার আছে টুলস আছে কন্টেন্ট লাইব্রেরি আছে ইনবক্স আছে মনিটাইজেশন আছে ওকে এগুলো আমরা বুঝি ইনসাইট ইনসাইডে ক্লিক করলাম ইনসাইডে কী কী আছে আমরা দেখি it is you can see you can now see how your Facebook reels reels are performing okay তারপরে this is learn from inside and see how your audience is engaging with your reels in Facebook the insights from reels will be added to your page or profile overall metrics আচ্ছা দেখি দেখেন আমার এই যে ইনসাইডের লাস্ট সেভেন ডেইজের আমার একটা রেজাল্ট দিছে ঠিক আছে লাস্ট সেভেন ডেইজের রেজাল্টের মধ্যে আমার ভিডিওগুলা যে আমি যে ভিডিওগুলা দিছি সেই ভিডিওগুলাতে লাস্ট সেভেন ডেইজে আমাকে মানুষ এখন পর্যন্ত ভিডিওগুলা দেখছে বিয়াল্লিশ মিনিট ঠিক আছে আমি কি করতে পারতেছি এখানে আমার কতটুকু কাজ হয়েছে অর্থাৎ লাস্ট সেভেন ডেইজে আমি কি করছি ভিডিওগুলার লাস্ট সেভেন ডেইজে আমার ভিডিওগুলো মানুষ কয়েকজনে কত মিনিট দেখছে আমি যেভাবে ইউটিউবে দেখতে পারি যে আমার ভিডিওটা কত মিনিট দেখছে মানুষ কত সময় মানুষ কয়েকজন মানুষ কমেন্ট করেছে লাইক করেছে এগুলা আমরা দেখতে পারি এই যে দেখেন লাস্ট সেভেন ডেজের মাধ্যমে মিনিট মাত্র ২০ মিনিট মানুষ ভিউ করেছে বিয়াল্লিশ মিনিট ভিউ করেছে এক মিনিট করে মানুষ ভিউ করছে তেরোটা তেরোটা ভিউ থেকে এক মিনিট করে আসছে তারপরে হচ্ছে তিন সেকেন্ড করে ছিয়াশি ভিউতে থেকে আসছে অর্থাৎ ছিয়াশি জন মানুষের চোখে ভিডিও দেওয়ার পরে এই ছিয়াশি জন মানুষের তিন সেকেন্ড করে দেখছে টু ভিডিও এঙ্গেজ মানুষের কাছে দুইটা ভিডিও পৌঁছেছে নট ফলোয়ার্স কোনো ফলোয়ার আসেনি ওকে এখন দেখেন এই যে লাল যে দাগ আসছে এই লাল দাগ মানে হচ্ছে আমার আগের সেভেন ডেজ থেকে এটা রিচ কম এইটা হচ্ছে আগের সেভেন ডেজ থেকে রিচ কম এই এটা হচ্ছে আগের সেভেন ডেজ থেকে রিচ কম এটা হচ্ছে আগের সেভেন ডেজ থেকে রিচ কম এটা হচ্ছে আগের সেভেন ডেজ থেকে রিচ কম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিচ কম এখানে যদি একটা ফলোয়ারও আসতো তাইলে একটু পার্সেন্টেজ এদিক সেদিক হইতো কিন্তু একটা ফলোয়ারও আসেনি এই জন্য এখান থেকে আমার কী হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কী আসছে মানে আমি ফল ডাউন করছি তো এইটা হচ্ছে কি জানেন এইভাবে যদি আপনি ক্রিয়েটর স্টুডিওতে ব্যবহার করেন তাহলে এইভাবে ইনসাইডে আপনি আপনার পুস আপনার ভিডিওর কয়টা এঙ্গেজমেন্ট হয়েছে কয়জন ভিউ করছে এক মিনিট করে কয়জন ভিউ করছে তিন সেকেন্ড করে কয়জন ভিউ করছে দুইটা ভিডিওর এঙ্গেজমেন্ট কত হয়েছে একাধিক ভিডিওর এঙ্গেজমেন্ট কি পরিমাণ হয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন তারপরে আসেন ওভারভিউ এখন দেখেন ওভারভিউর মধ্যে লাস্ট সেভেন ডেজের মধ্যে আমার এই পেজের পোস্টগুলা রিচ করেছে এখন পর্যন্ত লাস্ট সেভেন ডেইজের মাধ্যমে রিচ করছে চারশো জন মানুষের কাছে রিচ করছে যেটা এর আগের সাপ সাত দিনের মধ্যে সিক্সটি কম আগে যেটা ছিল তার চেয়ে সিক্সটি কম কিন্তু এখান থেকে কোনো ফলোয়ার আসেনি যার কারণে একশো কম তারপরে এঙ্গেজ করছে আটত্রিশ জন মানুষের কাছে কিন্তু যেটা এইটি আগের সেভেন ডেজ থেকে কম মানে হচ্ছে আমার আগের সেভেন ডেজ থেকে বর্তমান সেভেন ডেজের পারফরমেন্স খুবই নিচু দিকে আছে ঠিক আছে এটা কিন্তু আপনি সাধারণভাবে পোস্ট করলে সাধারণভাবে ইউজ করলে এটা দেখাতে পারবেন না এখন যদি আপনি এখানে যে বিষয়টা হচ্ছে যদি বায়ারের কাজ করেন তাহলে বায়ারের কাজে এইভাবে আপনি দেখাইতে পারবেন যে আমি দেখেন গত সপ্তাহে আপনার রিচ আপনি যখন কাজ করবেন তখন ওই জায়গাগুলোর মধ্যে আপনার সবুজ চিহ্ন আসবে ওই জায়গাগুলোর মধ্যে সবুজ চিহ্ন আসবে তখন এইটা সবুজ চিহ্ন আসবে এইটা সবুজ চিহ্ন আসবে তখন আপনি বায়ারকে এইভাবে মার্চ করিয়ে দেবেন প্রথমে কি করবেন যেই দিন কাজ নেবেন যেই দিন কাজ নেবেন ওই দিনকের কি করবেন আপনি ওইভাবে ইনসাইড ওভারভিউ প্রত্যেকগুলার স্ক্রিনশট নেবেন এবং আজকে যেমন হচ্ছে কয় তারিখ নয় তারিখ এই সরি এইভাবে নয় তারিখ লিখে রাখবেন নয় দশ আপনি ইংলিশে লিখবেন আমি বাংলায় দিয়ে দিচ্ছি বলে আচ্ছা দুই হাজার বাইশ এভাবে স্ক্রিনশট দিবেন দিয়া স্ক্রিনশট রাখবেন ঠিক আছে একটা স্ক্রিনশট রাখলেন তারপরে হচ্ছে কি আপনি এই যে তারিখটা লিখলেন এই আপনি দিলেন দুইটা যখন বাইরের কাজ করবেন তখন দেখবেন লাস্ট সেভেন ডেজে তার আপনার ওই এঙ্গেজগুলো বাড়ছে যখন দেখগুলো বাড়ছে আপনি দেখবেন তখন ওইগুলো এভাবে এই স্ক্রিনশট দিয়ে এইভাবে মার্ক করে করে দিবেন দিয়ে তারে লাস্ট সেভেন ডেজের ওই যে ওই তারিখের স্ক্রিনশটটা সেন্ড করবেন আর আজকের তারিখের স্ক্রিনশটটা সেন্ড করবেন এখন আজকের স্ক্রিনশটটা সেন্ড করে তারে বলবেন দেখেন আপনার আগে রিচ কেমন ছিল এখন কত বাড়ছে আপনার আগের এখানে ফলোয়ার কত জিরো ছিল অর্থাৎ একশো পার্সেন্ট ফল ডাউন ছিল এখন বাড়ছে আপনার এখানে এঙ্গেজমেন্ট আগে ফল ডাউন ছিল এখন এঙ্গেজমেন্ট বাড়ছে এগুলা কি করবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে করে বাইরের কাছে দিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে মিনিট ওয়েট করেন ওকে তারপরে আসেন অডিয়েন্স অডিয়েন্সটা আমরা দেখি অডিয়েন্সটা কি আছে অডিয়েন্স দেখেন অডিয়েন্সে হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এটা দেখি কি আছে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে দিছে দেখেন ম্যাট্রিক্স অন the pages are shown for the last fourteen days last চৌদ্দ দিনের মধ্যে আমাদের পারফরমেন্সটা এই জায়গার মধ্যে অডিয়েন্স হিসাবে দেখাচ্ছে আমাদের অডিয়েন্সের পারফরমেন্স কেমন দেখেন আমাদের অডিয়েন্সের পারফরমেন্স এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইটি থ্রি এটা হচ্ছে twenty two two twenty four ঠিক আছে top twenty five top twenty five তারপরে এটা ফলোয়ার ভিউজ আমার যারা ফলোয়ার আছে ওরা একশো পঁচানব্বই একজন ফলোয়ারে দেখছে তার মধ্যে বিশ পার্সেন্ট হচ্ছে আমার রিচ আছে আর যারা ফলোয়ার নাই তার মধ্যে দেখে দেখেন seventy seven point seventy seventy five point seven percent ঠিক আছে এই মানুষগুলো অর্থাৎ আমার দেখা যাচ্ছে যারা ফলোয়ার আছে ওদের চাইতে আমার যারা ফলোয়ার আছে ওদের চাইতে আমার যারা ফলোয়ার নাই তারা কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশিই দেখছে এই যে দেখেন আমার ভিডিওগুলোর এখানে পারফরমেন্স একটু বেশি দেখাইছে কিন্তু এখানে দেখেন মাত্র টোয়েন্টি ফোর পয়েন্ট তার থ্রি পার্সেন্ট ঠিক আছে যেখানে আমার এখানে এই জায়গাটার অবস্থা ভালো আছে ওকে আরও নিচের দিকে যাই নিচে কি আছে দেখি অডিয়েন্স ট্রেন্ড আছে দেখেন এটা উপরের দিকে আছে এটা নিচু হলে এক মিনিট করে চুরানব্বই জন মানুষ দেখছে যেটা two twenty four percent four point twenty four point one percent তারপরে দেখেন এভাবে আমার দেখাচ্ছে কিভাবে সবগুলা এখানে যেখানে আমরা নিয়ে আসলে এক্সিস্টিং জিরো নিউ দুই রিয়েক্টিভ ওকে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন সব এভাবে কাজ করতে পারবেন এভাবে দিতে পারবেন কোনো সমস্যা নাই বায়ারকে আরও নিচের দিকে আসলে কি আছে এই যে দেখেন প্রত্যেকটা ভিডিও অনুসারে দিতে পারবেন আমার অডিয়েন্স ঠিক আছে এই ভিডিওতে কে কোনো ফলোয়ার আসেনি এই ভিডিওতে কোনো ফলোয়ার আসেনি নট কোনো ফলোয়ার আনফলো কেউ করেনি নট কোনো ফলোয়ার আসেওনি ভিউ এসেছে উননব্বইটা এটা হচ্ছে লাস্ট চোদ্দ দিনের রেজাল্ট ঠিক আছে এইভাবে আপনারা রেজাল্ট দেখাইতে পারবেন ওকে এই যে দেখেন এই দুইটা হচ্ছে আমার হাইয়েস্ট দেখাচ্ছে অর্থাৎ আমার এগুলা সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই দুইটা হাইয়েস্টে আছে কিন্তু এইটা আছে কি এগুলো এভারেজে আছে এভারেজ মানে হচ্ছে মোটামুটি ওকে তারপরে এইভাবে ল এইটা হচ্ছে রাজ্যে গিয়ে এইভাবে ল এইটা ল এইটা ল তারপরে এইটা আবার হাইয়েস্টে আছে হ্যাঁ এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা সেক্টরের এইভাবে অডিয়েন্সে অডিয়েন্সে গেলে আমরা দেখতে পারবো আমার লাস্ট চোদ্দো দিনের আমার ভিডিওগুলোর পারফরমেন্স কেমন আমার পেজের পারফরমেন্স কেমন আমার রিচ কেমন এঙ্গেজমেন্ট কেমন ভিউ কেমন ফলোয়ার কেমন এটা সবগুলো দেখতে পারবো আসেন পারফরমেন্স পারফরমেন্সে আসার পরে দেখেন এখানে দিছে you can show how you Facebook reels আর এটা আগের মধ্যেই সমান সেম এটা নতুন করে দেখানোর কিছু নাই তারপরে দেখেন এখানে গ্রাফ ছাড় দিয়ে দেখাচ্ছে একটা বিষয় আমার পারফরমেন্স যে দেখেন এই যে এটা হচ্ছে দুই অক্টোবর কী অবস্থা তিন অক্টোবর কেমন অবস্থা তারপরে চার অক্টোবর পাঁচ অক্টোবর ছয় অক্টোবর সাত অক্টোবর প্রত্যেকটা সেক্টরে আমাকে এইভাবে দেখাচ্ছে তারপরে হচ্ছে বেঞ্চ মার্কেটিং বেঞ্চ মার্কেটিংটা আসলে তেমন কিচ্ছু না ম্যানেজ পেস ক্যাটাগরি এটা আমার এই যে দেখেন তিন সেকেন্ড করে ভিডিও ভিউ হয়েছে এখন পর্যন্ত এটা কত দিনের চোদ্দ দিনের পারফরমেন্স চোদ্দ দিনের পারফরমেন্সের মধ্যে দেখেন তিন সেকেন্ড করে ভিউ হয়েছে আটশো তিনটা ওয়ান মিনিট করে ভিউ হয়েছে সাতানব্বইটা অ্যাভারেজ হচ্ছে zero point one four comments চারটা হ্যাঁ এভাবে আমাদের শেয়ার আসছে আটটা রিয়াকশন আসছে ছত্রিশটা এভাবে আমাদের সব কিছু দেখাইতে পারবো seventy five percent percentage rank of the total three second views দেখেন টোটাল থ্রি সেকেন্ড ভিউজের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে page in the seventy five percent each of the category total সে এইভাবে তারপরে আসেন আপনি এটাও দেখতে পাচ্ছেন তারপরে প্রেজেন্ট ওয়ান কে এটা এটা হচ্ছে your page eight zero three okay এগুলা হচ্ছে সাধারণত আমরা নিজেরা যদি পেজ চালাই তাহলে এগুলা নিয়ে আমরা গবেষণা করতে পারবো আর যদি বায়ারের কাজ করি তাহলে এই পেজগুলা এগুলো আমরা বায়ারকে দিতে পারবো প্রেফারমেন্স কালেকশন আচ্ছা এগুলা শেষ তারপরে পাবলিশড পি আসি পি পাবলিশডে আসার পরে কি আছে দেখি আমরা এখানে তেমন কিছু নাই অর্থাৎ আমাদের এখানে এঙ্গেজে কিচ্ছু নাই file manager find your clip file ম্যানেজারও তেমন কিছু আমার পেজে নাই এখন পর্যন্ত আমি কিছু রাখছি না ওটা ফাইল ম্যানেজার হচ্ছে আপনি যদি কিছু ফাইল করে রাখতে চান তাহলে এই জায়গার মধ্যে রাখতে পারবেন tools post testing just go to more powerful okay start এখন যদি আমার কোনো একটা পোস্টকে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে ওই সেক্টরটা আমরা ওই জায়গাতেই দেখতে পারবো তবে এইটা এখন আমরা দেখব না এটা আমরা অ্যাডস ক্যাম্পেইনের কাজ যখন করব তখন আমরা এটা দেখব তারপরে প্লেলিস্ট আমরা যদি কোনো ভিডিও মেক করি দিই তাহলে এই জায়গা থেকে আমরা প্লেলিস্ট দিতে পারবো প্লেলিস্ট মেক করিয়া আমরা ভিডিওগুলো পোস্ট করতে পারবো বুঝতে পারছেন এখানে এই যে দেখেন প্লেলিস্ট আমরা সার্চ করতে পারবো তারপরে ক্রিয়েট নাও বললে এই যে ক্রিয়েট নাও আছে ক্রিয়েট নাও গেলে আমরা এখান থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো এই যে পেজ হ্যাঁ আমরা পেজের নাম এটা আমার পেজ তারপরে হচ্ছে টাইটেল এখানে একটা টাইটেল দিব কি টাইটেল দিব প্লে লিস্টের মনে করেন একটা টাইটেল দিলাম ভিজিট ভিজিটিং ভিডিও ঠিক ঠিক আছে তারপরে এখান থেকে আমরা ডেসক্রিপশন দিতে পারবো কি ডেসক্রিপশন দিব আর ডেসক্রিপশন দিব কি মনে করেন হ্যালো ফ্রেন্ড ইয়া আল্লাহ কারেন্ট আইছে এখন দেখেন পুরো এক ঘন্টা পরে কারেন্ট আইছে hello friend this is my visiting video i will uh, visit sorry I am visiting more এ আমারটা কিছু নাই more and more place ঠিক আছে when I am busy when I am visiting many more please those time I make video for posting in Facebook ঠিক আছে এভাবে আমি লেখিয়া এইভাবে আমার কি করতে পারবো কি বলে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো অর্থাৎ আমি যদি চাই অর্থাৎ বা আমার বায়ার যদি চায় তার একটা প্লে লিস্টের দরকার তাহলে তারপরে এখান থেকে ইচ্ছা করলে একটা ইমেজও দিতে পারবো হ্যাঁ ইমেজটা কিভাবে দিতে পারবো সেই ইমেজটা এখান থেকে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করে মনে করেন এই ইমেজটাই দিতে চাচ্ছি এখানে ইমেজে ক্লিক করলাম আমার ইমেজটা চলে আসবে ওকে তারপরে হচ্ছে এড ভিডিও এড ভিডিও হচ্ছে এখানে এড ভিডিও কোন ভিডিওটা আমি দিতে চাই এটা ভিডিও কী কী করতে পারবো প্লেলিস্টে এখানে দেখেন দেওয়া আছে create a list and giving views a single place to browse all of the videos that you love love playlist can now be create in draft mode with list you can add video video add করতে পারবেন এন্টার প্লে লিস্ট ডিটেলস প্লেলিস্টের সব ডিটেলস দিতে পারবেন published when you are ready যখন আপনি প্লেলিস্ট রেডি করতে পারবেন তখন এটাকে কী করতে পারবেন পাবলিশড করতে পারবেন তাহলে আমি নেক্সট দিয়ে দিলাম নেক্সট দিয়ে দেওয়ার পরে তারপরে যদি আমার এখান থেকে ভিডিও তাকে ভিডিও তাকে তাহলে সেই ভিডিওটা এখান থেকে এড ভিডিও ফ্রম লিবারিটি এখান থেকে আমি একটা ভিডিও এড করব কোন ভিডিওটা এড করব এখন নিজের মেক করে একটা ভিডিও এড করি মনে করেন এই ভিডিওটাই আমি দিলাম এড ভিডিও দিলাম ভিডিওটা অ্যাড হইল তারপরে এখান থেকে আমি পাবলিশ দিয়ে দিলাম প্লেলিস্ট পাবলিশ হয়ে গেল ঠিক আছে এভাবে আমি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো প্লেলিস্ট পাবলিশ করতে পারবো তারপরে কন্টেন্ট লাইব্রেরি এটা কী আছে দেখি আপলোড ভিডিও এখান থেকে এটা তো আর তেমন কিছু না এটা আপলোড ভিডিও ভিডিও আপলোড করার জন্য আপনি কন্টেন্ট করতে পারবেন তারপরে হচ্ছে পোস্ট টেস্টিং পোস্ট টেস্টিং তো দেওয়া শেষ তারপরে ইনবক্স ইনবক্স কি সেটা দেখি একটু আমরা হ্যাঁ ইনবক্স হচ্ছে মেসেজিং মেসেজ করার জন্য এখানে সব কিছু আছে এই যে দেখেন কাকে কে মেসেজ করতেছে আমি কাকে মেসেজ করতে পারবো এই যে দেখেন অনেকেই হারামজাদা মেসেজ করছে আমার এটা আমি কোনো রিপ্লাইও দেইনি সে আমার মেসেজ করছে এটার কোনো স্পামে পড়ে আছে যাক এইভাবে দেখেন অনেকে আমারে আপনি আমাকে আমার প্রোফাইলে নক দেন হ্যাঁ ঠিক আছে এইভাবে অনেকেই আমাকে কি করছে এই জায়গার মধ্যে ইনবক্স করছে আমি সবার ইনবক্সটা দেখতে পাচ্ছি এইভাবে আপনি দিতে পারবেন তারপরে মনিটাইজেশন মনিটাইজেশনটা হচ্ছে আপনার পেজ পেজের যে নিয়ম আছে একটা পেজ ভিডিওর মধ্যে ভিডিওর যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো আপনি যদি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন পেজটা মনিটাইজেশন করতে পারবেন আর পেজটা যদি মনিটাইজেশন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনি পেজের মধ্যে দশ হাজার ফলোয়ার নিয়ে আসতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আপনি ছয় লক্ষ মিনিট অথবা ষাট হাজার ঘন্টা ছয় লক্ষ মিনিট অথবা ষাট হাজার ঘন্টা অ্যাটলিস্ট ষাট দিনের ভিতরে আপনি ক্রিয়েট করতে হইব যদি আপনি ষাট দিনের ভিতরে যদি আপনি ষাট দিনের মাধ্যমে ভিতরে আপনি অ্যাটলিস্ট যদি এভাবে দশ হাজার না সরি ষাট হাজার ঘন্টা অথবা ছয় লক্ষ মিনিট আপনি যদি ভিডিও থেকে স্বাভাবিকভাবে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার পেজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর পেজটা যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে এখানে একটা বিষয় শর্ত হচ্ছে আপনি কখনো অ্যাডস দিয়া আপনি টাকা দিয়ে ফেসবুককে টাকা দিয়ে বা কিনিয়া প্রমোশন কইরা কোনো অবস্থাতেই আপনি ফেসবুকে আপনি আপনার ফলোয়ার বাড়াইতে পারবেন না বা ফলোয়ার দিতে পারবেন না দুই নম্বর শর্ত হচ্ছে আপনি কোনো ভিডিও এডস ক্যাম্পেইনের মাধ্যমে ভিডিওকে রিচ করাইয়া ভিউ আইনা আপনি সেটাতে প্রমোশন আপনি মনিটাইজ করতে পারবেন না মনিটাইজ করতে হবে একদম অর্গানিকলিভাবে অর্থাৎ একদম স্বাভাবিকভাবে মানুষ ভিডিও দেখা অথবা অন্য কিছু দেখা আপনার পেজটাকে ফলো করবে এবং সেখান থেকে মানুষ ভিডিওগুলো দেখবে এবং দেখে আপনার মিনিট আসবে তারপরে সেটাতে আপনি অ্যাপ্লাই দিতে পারবেন মনে রাখবেন একটা ফলোয়ারও যদি আপনি প্রমোশন করে নিয়ে আসেন সেই ফলোয়ারটার কারণে আপনি আপনার পেজটাকে আর মনিটাইজ করতে পারবেন না ঠিক আছে তারপরে তিন নম্বর শর্ত হচ্ছে আপনি আপনার ভিডিও পেজের মধ্যে অন্য কারো ভিডিও রেকর্ড করে দিতে পারবেন না যদি অন্য কারো ভিডিও আপনি রেকর্ড করে দেন তাহলে মনিটাইজ করার আগে সেই সেই ভিডিওটা আপনি কেটে ফেলতে হবে এবং সেই ভিডিও থেকে পরিমাণ বা আপনার ওয়াচ আসবে ভিউ আসবে সবগুলা আপনার পেজের মধ্যে শ করবে না অর্থাৎ কাউন্ট করবে না এখানে হচ্ছে শর্ত হচ্ছে সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভ ভিডিও হতে হবে অর্থাৎ আপনি নিজে ক্রিয়েট করছেন সেরকম ভিডিও হতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে টার্ম অফ কন্ডিশন মেনে চলতে হবে তিন নাম্বার হচ্ছে কোনো ধরনের প্রমোশনের মাধ্যমে অথবা অন্য কোনো ওয়ের মাধ্যমে ফলোয়ার বাড়াইতে পারবেন না তারপরে এরকম অনেকেই আছে আপনি এইগুলা করতে পারবেন না ঠিক আছে তারপরে আসেন ক্রিয়েটিভ টুলস সেট এগুলা লাইভ প্রজেক্টের ক্ষেত্রে কাজে আসে যে কোনো লাইভ প্রজেক্ট করবেন তখন এটা কাজে আসবে আর তেমন কিছু এখানে আপনার নাই সেটিংস সেটিংসে সেটিংস তো আগেই পেজ সেট আপ করে নিয়েছেন এই জন্য আর নতুন করে সেটিংসে কিছু লাগবে না তারপরে যদি ক্রিয়েট নিউ পেজ অর্থাৎ যদি আপনি আপনার এখানে যদি কোনো পেজ না থাকে অথবা আপনি চাচ্ছেন আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন তাহলে এই যে ক্রিয়েট পেজ নিউ পেজ এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে যত ইচ্ছা তত পেজ ক্রিয়েট করতে পারবেন এখানে যত ইচ্ছা তত পেজ অ্যাড করতে পারবেন বাট যখন আপনি পোস্ট করবেন তখন একটা পেজের মধ্যে সিলেক্ট করবেন যদি আপনি চান একাধিক যেমন আমি সিলেট ভিউ সিলেট বাই এই পেজের মধ্যে পোস্ট করতে চাই তাহলে এইটাতে আমি এভাবে ক্লিক করব তারপরে পোস্ট করব হ্যাঁ পোস্ট করতে হলে এভাবে আপনি কি করবেন আপনি পোস্ট করতে হলে অথবা আপনি কোনো কাজ করতে হলে যে পেজের মধ্যে কাজ করবেন সেই পেজটাতে এইভাবে ফলো দিয়ে দিবেন ঠিক আছে তাইলে এই পর্যন্ত আপনাদের আজকের ক্রিয়েটেড স্টুডিও এখন আপনাদের যদি ক্রিয়েটিভ স্টুডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন ক্লাসটা এত সুন্দর করে করতে দিছে না প্রথম দিকে বিদ্যুতের কারণে আমি চুকি দেখছি না কিবোর্ড দেখছি না আরও অনেক সমস্যা হয়েছে আপনারা আসেন না চলে গেছেন আচ্ছা বলেন কেমন লাগলো আজকের ক্লাসটা কি অবস্থা কেমন বুঝলেন স্যার ভিডিওটা আর দুই তিনবার দেখুন স্যার হ্যাঁ অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখাও লাগবে এটা অবশ্যই ভিডিও দেখা লাগবে কারণ ভিডিওটা দেখা বাধ্যতামূলক না দেখলে ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না কারণ পোস্টগুলা এত তাড়াতাড়ি হয় না একটা সময় বের করে কাজ করতে হয় সেই সময়টার জন্য কি করবেন আপনারা ধীরে ধীরে কাজ করবেন একটা বিষয় করবেন কি আপনারা অবশ্যই নিজেদের মধ্যে কম্পিটিশন নিজেরা করবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা নিজেদের মধ্যে কম্পিটিশন নিয়ে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কাজ শিখতে পারবেন না এটাই হচ্ছে ফেসবুকের সবচেয়ে রিয়েল এবং অর্গানিক অ্যাডভান্স লেভেলের মার্কেটিং কথা বুঝতে পারছেন এটাই হচ্ছে ফেসবুকের রিয়েল এবং সবচেয়ে অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনারা ইউটিউবে আরও ভিডিও আছে বিভিন্ন মানুষের ভিডিও আছে সেখান থেকে আপনারা কিছু ধারণা নিতে পারেন তবে যা ধারণা নেবেন তা সব কিছুই মোটামুটি আমি এখানে আলোচনা করেই নিয়েছি তেমন কিছু আর বাকি নাই কথা বুঝতে পারছেন একটা দুইটা সেট যদি বাকি থাকে তাহলে সেখানে থাকতে পারে আর পোস্টটা আমি একটু দ্রুত গতিতে করে দিয়েছি একটু সময় কম নিছি একটু অ্যাঙ্গেজ কম করছি আপনারা আরেকটু কেয়ারফুলিভাবে আরেকটু লোকেশন সেট আর আরেকটু চেষ্টা করবেন বিভিন্ন টুলসকে ব্যবহার করে আপনারা পোস্টটা করার জন্য ঠিক আছে আপনাদের পরবর্তী ক্লাস অবশ্যই বুধবারে হবে এবং পরবর্তী ক্লাস থেকে আমরা গুগল মার্কেটিংয়ের ক্লাসে চলে যাব ফেসবুকের এই ক্লাসগুলা অর্থাৎ চারটা ক্লাস একটু ফোরে নিতে হবে যেহেতু অ্যাডভান্স আপনার একটু কি চলতেছে ওদের আপডেট চলতেছে ওই আপডেট চলার কারণে একটু প্রবলেম হচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বুধবার পর্যন্ত আর আপনারা হোমওয়ার্ক জমা দেন না কেন